আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা Adnan property one hundred K চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশনের আঠাইশ নং ওয়ার্ড সংলগ্ন আপারখোলা বাজার সংলগ্ন একটি আড়াই কাঠা জমির উপরে দোতলা কমপ্লিট একটি বাড়ির সন্ধান দিব তো আপনারা আমার সামনে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকের সেই কাঙ্ক্ষিত বাড়িটি তো এইখানে হচ্ছে মোট আড়াই কাঠার থেকে সামান্য একটু কম পরিমাণ জায়গা এবং দোতলা কমপ্লিট এবং পাঁচতলা ফাউন্ডেশন আর বাড়িতে আসার জন্য এখানে আট ফিটের একটি রাস্তা বিদ্যমান আছে এবং বাড়িটি কিন্তু মেন রোডের পাশেই একটি প্লট পরেই বাড়িটির অবস্থান তো আমার সামনে আপনারা যেই অংশটা বা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফারখোলা বাজার এই রোডটি কিন্তু সোজা Titarkul to Harinal to Titarkul road সংযোগ সড়ক এটি এই রোডটি সোজা সোজা একদম আমাদের জয়দেবপুর রেল স্টেশন অর্থাৎ রাজবাড়ি এবং কোর্ট সংলগ্ন যে রোডটি এই রোডটি কিন্তু সোজা গাজীপুর চৌরাস্তার সাথে সংযোগ রোড তো চলেন আমি আপনাদেরকে বাড়ি বাড়িটি দেখাই বাড়ির ভিতরের অংশটা দেখাই আপনারা দেখতে পারবেন এই বাড়িটিতে বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে প্লান পাস নেওয়া আছে এবং বাড়িটি কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এবং দোতলা কমপ্লিট করা বাড়িটি হতে বর্তমানে রানিং ভাড়া আসতেছে বারো হাজার টাকা বাড়িটির নিচতলা শুধুমাত্র ভাড়া দেওয়া এবং দ্বিতীয় তলায় মালিক বর্তমানে নিজেই থাকেন তো বাড়িটিতে তিতাস কর্তৃক বৈধ গ্যাস আছে এবং বাড়িতে কারেন্ট এবং নিজস্ব নিজস্ব পানির ব্যবস্থা আছে সাবমার্সিবল দ্বারা নিজস্ব পানির ব্যবস্থা আছে তো আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনে ভালো একটি পজিশনে মোটামুটি ভালো একটি পজিশনে কমপ্লিট একটি বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে আশা করি তো বন্ধুরা আমি আপনাদেরকে শুরুতেই বলে দিই বাড়িটির বিক্রম মূল্য হচ্ছে আটানব্বই লক্ষ টাকা এখানে আমি আবারও বলি একটুখানি আপনাদের সুবিধার্থে বাড়ির বাড়িতে উক্ত বাড়িটি আড়াই কাঠা থেকে সামান্য একটু কম পরিমাণ জায়গার উপরে নির্মিত এবং উক্ত বাড়িটি দোতলা কমপ্লিট করা পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া প্লান পাস সহ বাড়িটিতে তিতাস কর্তৃক বৈধ গ্যাস আছে এবং বাড়িটি হতে বর্তমানে মালিকের ফ্ল্যাটটি বাদ দিয়ে রানিং ভাড়া আসতেছে বারো হাজার টাকা এবং বাড়িটি হচ্ছে আফারখোলা বাজার সংলগ্ন অর্থাৎ আপনারা যারা রাজবাড়ি মাঠ চিনেন গাজীপুর রাজবাড়ি মাঠ অথবা গাজীপুর জজকোট জজকোট থেকে একটু সামনে হচ্ছে হারিনাল বাজার হারিনাল বাজার থেকে সামান্য একটু সামনে হচ্ছে আফারখোলা বাজার এখানে আমি নীল চিহ্ন দ্বারা মার্ক করেছি বাড়িটি কিন্তু মেন রাস্তা থেকে মেন রাস্তা থেকে একটি প্লট পরে বাড়িটির অবস্থান তো আপনাদেরকে আরও একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে উক্ত বাড়িটির অবস্থান যেখানে তার পাশে হচ্ছে তার প্রথমে হচ্ছে একটি প্লট এই প্লটটিতে বর্তমানে দুইটি দোকান করা আছে ভবিষ্যতে এরকম শোনা গেছে যে এখানে রোড প্রশস্ত করা হবে আরও বেশি তো রোড প্রশস্ত করা হলে এই বাড়িটি কিন্তু ফ্রন্টে চলে আসবে তখন একদম মেন রোডের সাথে চলে আসবে তো তখন এইখানে দোকান করে ভাড়া দেওয়া যাবে এটি হচ্ছে একটি পজিটিভ পজিটিভ নিউজ অর্থাৎ এটি শোনা যাচ্ছে বর্তমানে এই রোডটি কিন্তু সরাসরি ঢাকার সাথে গিয়ে মিলিত হবে এই এই রোডটি তিতারকুল হয়ে ওইখানে পুবাইলে গিয়ে পুবাইল থেকে উত্তরের দিকে চলে যাবে তো এটি আসলে না বললেই নয় এই কারণে বললাম তো আপনারা দেখেন এই বাড়িটি গাজীপুর চৌরাস্তা থেকে কতটুকু দূরত্ব অবস্থিত এটি আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধা মতো আর এই লাল মার্ক করার চিহ্নটি হচ্ছে বাড়িটির অবস্থান আর এটি হচ্ছে রাজবাড়ি মাঠ তো চলেন এখন আমি আপনাদেরকে রাজবা এই রেলগেট হতে একদম উক্ত বাড়ি পর্যন্ত রিক্সা দিয়ে নিয়ে যাব এবং এখানে আশেপাশে যে যে কী আছে সেইগুলো সম্পর্কে একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব তো চলেন এই রোড জয়রা সোজা যাইতে হবে সোজা গেলে দশ টাকা অটো অটো রিক্সা ভাড়া লাগে আর হাইটে গেলে যদি আপনার মানে মূল কথা হচ্ছে যাইতে এইখান থেকে রেল এই যাদবপুর স্টেশন থেকে দশ মিনিট সময় লাগে যাইতে আট থেকে দশ মিনিট সময় লাগে আর এটা কিন্তু হচ্ছে রাজবাড়ি রোড রাজবাড়ি রোড একটু সামনে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি রাজবাড়ি মাঠ যেটা বলে গাজীপুর রাজবাড়ি মাঠ ওটা দেখাইতেছি এটা হচ্ছে সদর থানা পুলিশ সুপারের কার্যালয় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়টা গাজীপুর জসকোট এটা হচ্ছে জসকোট আর তার বিপরীত পাশে হচ্ছে রাজবাড়ি মাঠ এটা হচ্ছে সে রাজবাড়ি মাঠ এই রাজবাড়ি মাঠ থেকে বাড়ির দূরত্ব মাত্র হচ্ছে দশ মিনিট আর এটা হচ্ছে গাজীপুর সরকারি মহিলা কলেজ এটা হচ্ছে সরকারি মহিলা কলেজ আর এটা সাহেবিতি রোডে চলে গেছে মানববাড়ির দিকে আর আপনারা হচ্ছে সরাসরি এই রেলগেট থেকে এই রোডটা ধরেই একদম সোজা রেলগেট থেকে যাইতে রোড ফ্রি থাকলে যাইতে আট থেকে দশ মিনিট সময় লাগবে আর এইটুকু দূরত্বে হচ্ছে বাড়িটির অবস্থা এটা হচ্ছে জোটপুকুর পার্ক এটার জোটপুকুর পার্ক বট বটতলা এটা এখানে হচ্ছে দুই রাস্তার মোড় এইটা ডানে চলে গেছে হারিনালের দিকে আর বামে হচ্ছে উত্তর ছায়াবিতি তো আপনারা যারা ওই বাড়িটির দিকে আসবেন তারা হচ্ছে ডানের রোডটা ধরে আসবেন এটা এই হারিনালের দিকে চলে গেছে যান নাকি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আশেপাশে যে বর্তমান যেই গাজীপুরের যে চিত্রটা সেটা আপনাদেরকে বাস্তবে বোঝানোর জন্য এই পুরা রাস্তার রোড রোডের ভিডিওটা আমি দিচ্ছি বাস্তব চিত্রটা দেখানোর জন্য মাত্র তো জোরপুকুর পার পার করলে এই যে আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটি বলে বোরদা এটা বলে বোরদার ঢাল বোরদার ঢালের পরে হচ্ছে হারিনাল বাজার এবং হারিনাল বাজারের পরে হচ্ছে লাগালিয়া এবং লাগালিয়ার পরে হচ্ছে আবারখোলা তো এটা হচ্ছে বোরদার ঢাল হ্যাঁ বোরদার ঢালের পরে হচ্ছে হারিনাল বাজার এটা বর্দা বড়দা বড় মসজিদ বলে এটাকে বর্দা কেন্দ্রীয় জামে মসজিদ কলেজের সিলেবাস অনুযায়ী নিজস্ব হ্যান্ড হ্যান্ডনোটের মাধ্যমে শিক্ষার্থীদের আপনার সন্তানকে পরেই কিন্তু হারিনাল বাজার এটা হচ্ছে হারিনাল বাজার হারিনাল মোড় চার রাস্তার মোড় এটা এই আর এটা হচ্ছে বাজারটা হারিনাল বাজার হচ্ছে এটা আর হারিনাল বাজার থেকে বামে হইছে গেছে আমতলি বা ওই মার্তার দিকে এই যে বামের রোডটা আর সোজা চলে গেছে হইল লাগালিয়া লাগালিয়া এবং তারপরে হচ্ছে আভারখোলা তো আভারখোলা মেন রাস্তার উপরেই কিন্তু বাড়িটা বুঝতে বাড়িটির অবস্থান এই মুহূর্তে আছি হচ্ছে হারিনাল বাজার ক্রস করলাম আর হারিনাল বাজার ক্রস করে এই সামনে যে হলুদ কালার যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হচ্ছে লাগালিয়া মোড় লাগালিয়ার পরেই আবারখোলা বাজার আবারখোলার বাজারের উপরেই হচ্ছে ওই বিল্ডিংটির অবস্থান দোতলা ভবন আড়াই কাঠা জায়গার উপরে দোতলা বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আর বাজারেই হচ্ছে এই মেন রাস্তার উপরে হচ্ছে ওই বিল্ডিংটির অবস্থান এটাই হচ্ছে সে জায়গা চলেন তাদেরকে ভালোভাবে আমি বাড়িটিও দেখাবো